অনেক সময় আমাদের একটি ওবিএস স্টুডিও দিয়ে কাজ হয় না অনেকগুলা লাগে তো আমি দেখাবো কিভাবে আপনারা মাল্টিপল ওবিএস স্টুডিও সেটিং করবেন দেখুন আমার এখানে কিন্তু তিনটি ওবিএস স্টুডিও অলরেডি রয়েছে এটা হচ্ছে মেইনটা এটাতে আমার অন্য সেটিং আবার এটাতে অন্য রকমের সেটিং করে রাখছি তো দেখুন এখানের যে টেক্সট ফাইল বা এখানে যে সিন তারপর এখানের যে হচ্ছে আপনার যে সোর্স এগুলো কিন্তু ভিন্ন আবার যদি এখানে দেখাই এখানে দেখুন যে এখানে জাস্ট ডিসপ্লে ক্যাপচারটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে সিন একটা এখানে সিন অনেকগুলা এখানে সোর্স অনেকগুলা বাট এখানে সিন একটা জাস্ট ডিসপ্লে ক্যাপচারটা অন করে রাখছে এটাতে ওকে এটা দিয়ে শুধুমাত্র ডিসপ্লে ক্যাপচার হচ্ছে সো দুইটা সেটিং কিন্তু আলাদা এরপরে দেখুন আরেকটা যদি ওপেন করে দেখে আপনাদেরকে তাহলে দেখুন যে এটার কিন্তু সেটিং আবার আলাদা হবে কারণ তিনটা তিন ধরনের সেটিং দিয়ে তৈরি আমার এখানে তো দেখুন এখানে কিন্তু আবার এটা হচ্ছে লাইভ স্ট্রিম করার জন্য আমার গেম লাইভ স্ট্রিম যখন করি তখন আমি জাস্ট এইটা দিয়ে স্ট্রিম করি তো দেখুন এখানে আবার সিন ভিন্ন এবং অন্য ধরনের ইয়া সেটিং ভিন্ন তো বুঝতেই পারছেন তিন চারটা কেন দরকার হয় হয়তো বা একটা স্ট্রিমের জন্য প্রয়োজন হতে পারে আপনার হয়তো একটা আপনি রেকর্ডিংয়ে সেটিং করে রাখতে পারেন তো সেটিংগুলো যাদের ঠিক থাকে সেই জন্য আপনার মাল্টিপল প্রয়োজন হতে পারে অনেক সময় তো আমার এখানে তিনটা অলরেডি তিন ধরনের দেখুন যে তিনটাতে তিন ধরনের স্ক্রিন কিন্তু রয়েছে এটা ডিসপ্লে ক্যাপচার হচ্ছে এটা দিয়ে হচ্ছে সোর্স মানে আমার ভিডিও এখানে দিয়ে লাইভ করা হয় আর এটা হচ্ছে আমার রিয়েল টাইম গেম লাইভের জন্য ইউজ করি তো ব্যাক দিলাম এখন যদি আপনাদের আরও কোনো ওবিএস প্রয়োজন হয় এরকম তিনটা আরও এক ধরনের সেটিং মনে করেন আপনার লাগতেছে তখন কি করবেন তো তখন হচ্ছে আপনাকে করতে হবে আপনাকে তখন জাস্ট ইয়াতে চলে যেতে হবে একটি ব্রাউজারে তো আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি লিখতে হবে ওবিএস স্টুডিও ওবিএস আচ্ছা ওবিএস ডাউনলোড দিলেই চলে আসবে তো ওবিএস ডাউনলোডে লেখার পর দেখুন যেখানে ওবিএস প্রজেক্ট ডট কম ডা স্ল্যাশ ডাউনলোড এই এটাতে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর দেখুন যে এখানে উইন্ডোজ আছে তারপর ম্যাক আছে লিনাক্স আছে তো আমরা এখানে কি করব ইনস্টলার না ডাউনলোড ইনস্টলার করব না আমরা করব ডাউনলোড জিপ তো আমরা ডাউনলোড জিপের উপর ক্লিক করে দিব তো দেখুন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখানে ডাউনলোড হইতে টাইম লাগবে এজন্য আমি হচ্ছে আগে থেকে ডাউনলোড করে রাখছি তো এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন তো আমি এটা কেটে দিচ্ছি ওইটাতে ক্লিক করে ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর এইরকম একটা ফাইল আপনাদের মাঝে কিন্তু চলে আসবে এই যে এরকম এই ফাইলটাকে আপনারা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ক্লিক করে দেবেন তো ওকে আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে চলে আসতেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে তো এখানে যাবেন বিনে চলে যাবেন আবার চৌষট্টি বিটে চলে যাবেন এখানে দেখবেন যে OBS six four dot exe এটার উপর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু সেন্ড টু করবেন সেন্ড টু আর ডেস্কটপ আচ্ছা এটার উপর রাইট বাটন পড়েনি তো এটার উপর রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপে ক্লিক করে দেবেন বা ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট তো দেখতেই পাচ্ছেন এখানে আরও একটা আমাদের কিন্তু ওবিএস চলে আসছে যদি আমরা এই ওবিএসে ঢুকি তাহলে দেখবেন যে এটা কিন্তু এই ওবিএসটার মতো চলে আসছে সেটিং দেখছেন সেটিং কিন্তু অন্যগুলা মানে অন্যটার সেটিং এটাতে চলে আসছে বুঝতেই পারছেন তো এটা আমাদের কাজ এখনও হয়নি কমপ্লিট এটা এটা মানে খুল দুইটা খুললে একই সেটিং চলে আসতেছে আমরা চাচ্ছি এটাতে নতুন সেটিং করতে তো ফার্স্ট অফ অল আপনি কিসের জন্য এটা করবেন বোঝার ক্ষেত্রে এটা জাস্ট রিনেম করে দেবেন তো আমি রিনেম করতেছি রেকর্ডিং করব এটা দিয়ে আমি তো রেকর্ডিং করব রেকর্ড রেকর্ড ইং তো রেকর্ডিং লিখে সেভ করলাম মনে করেন যে এটাতে আমি রেকর্ডিং করব তো এটার উপর ক্লিক করলে দেখুন যে সেটিং আগেরগুলাই চলে আসতেছে তো এটাতে একটা সেটিং করতে হবে এটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে ফোর পার্টিজে চলে যেতে হবে এখানে দেখুন যে একটা পাথ রয়েছে বা টার্গেট নামের একটা অপশন রয়েছে এটা সব লাস্টে চলে যাবেন ক্লিক করে এরপর একটা স্পেস দিবেন তারপর ড্যাশ ড্যাশ এরপর হচ্ছে এটা হাইপেন না ড্যাশ মাঝখানে যেটা থাকে এটা আর কি তারপর লিখবেন portable P O R T A B L E portable portable লেখার পর অ্যাপ্লাই এরপর ওকে হয়ে গেছে আপনাদের কাজ শেষ এবার রেকর্ডিংয়ের উপর আবার ডাবল ক্লিক করলাম দেখতেই পাচ্ছেন এখন আমাদের মাঝে কিন্তু অন্য ধরনের উইন্ডো আসছে এবং এই যে দেখুন এখানে অন্য ধরনের system optimize for streaming recording is secondary তো আমরা যেহেতু এটা রেকর্ডিং করব তাই অপটোমাইজ জাস্ট ফর রেকর্ডিং এটার উপর ক্লিক করে দিব I will not be streaming তো আপনারা যদি স্ট্রিমিং করেন তাহলে অপটোমাইজ ফর স্ট্রিমিং উপর এটা দিয়ে নেক্সট করবেন মানে একটা ফ্রেশ ও বিএস এখন আমাদের মাঝে ইনস্টল হচ্ছে তো আমরা নেক্সট করব আবারও নেক্সট অ্যাপ্লাই সেটিংয়ে করে দিলাম ক্লোজ করলাম দেখুন আমাদের মাঝে নতুন একটি সেটিং কিন্তু চলে আসছে ওকে তো এরপর দেখুন আমরা সিন চাইলে সোর্স নিতে পারবো এখন সোর্স যদি আমরা চাই যে কোনো একটা সোর্স ধরেন যে উইন্ডোজ ক্যাপচার নিলাম অথবা ব্রাউজার অথবা ডিসপ্লে ক্যাপচার তো ডিসপ্লে ক্যাপচার নিয়ে নিলাম আমরা তো দেখুন ডিসপ্লে ক্যাপচার কিন্তু চলে আসলো তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে ওবিএস রান করতে পারেন মাল্টিপল ওবিএস রান করতে পারেন তো অনেক সময় আপনারা যখন এখানে প্রপার্টিজে চলে যাবেন এখানে লাস্টে এখানে দেখবেন যে এই ধরনের থাকতে পারে মানে কুলন চিহ্ন থাকতে পারে এই যে এই চিহ্নটা যদি এই চিহ্নটা থাকে তাহলে এটার পরে এসে স্পেস দেবেন তারপর ওইটা লিখবেন ওকে আর যদি এটা না থাকে তাহলে জাস্ট ওইটা লাস্টে এসে জাস্ট একটা স্পেস দিয়ে এই ধরনের করে পোর্টেবল লিখবেন ওকে আপনাদের কাজ শেষ হয়ে গেল আমাদের সেটিং তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা মাল্টিপল ওবিএচ কেমনে সেটিং আপ করে জানেন না বা জানতে চাচ্ছিলেন তাদের জন্য আশা করি হেল্পফুল হবে ভিডিওটি তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও আসতেই থাকে আপনারা যারা এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয় কিভাবে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য